ওদের দরবারে যায় মানে ঢুকি তবলা বাজায় আর কায় গান গায় দেখেন না সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে মানে এমন কায়দায় কলবে ধাক্কা মারছে মানে কলব ফেটে গেছে ফেটে গেছে আছে না নয় এরকম ভণ্ডদের দরবারে যাওয়া যাবে ওই ভণ্ডরাই তো ঢুকি তবলা বাজায় মানুষকে আকর্ষণ করে আর গান গায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নতুন পুরান পাগল দিয়া জামাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না পাগলের খেলা হয় হ্যাঁ পাগলের খেলা আছে অত মাথায় ঠিক না কি খেলবি কি দেশ খালি কি পুরুষ পীরের লেখা থাকে ওরস শরীফ পবিত্র দোয়া মাহফিল ওখানে নায়িকেরা শিল্পীরা যা গান গায় বক্তারা চান্স পায় শিল্পী গেছে উদাসীন শারমিন প্রধান শিল্পী রাত বারোটায় মাথায় অন্যা নাই কিছু নাই মাইক ধরে করছে তালা খুইলা দে বাসাবাই তালা খুইলা দে রহমতেরই সাবি দিয়া তালা খুইলা দে দে এই বেহায় নারী এত রাতে কিসের তালা খুলবি তোর কিসের দোকান আছে যে মহিলা এগুলো দরবারে যায় ভণ্ড কথা রাগ করছে রাত বেশি হচ্ছে আর বেশি কওয়া যাচ্ছে না পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে কথা কর না কেন মানে পাগল মন খালি ছটপট করে মনকে থামানো দরকার আছে না নয় থামাবেন তো ইনশাল্লাহ পাগল মোহন মোহন রে মন কেন মসজিদে না যায় রে কথা কন মসজিদে গেলে খুশি হবেন কে আর মসজিদে না গেলে খুশি হয় কে তাহলে শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন তাহলে আল্লাহকে খুশি করার জন্য মমিন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে মসজিদে ঢোকা দরকার আছে না না এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আদায় করে দুই নাম্বার মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী মমিন বান্দা অনার্থক কথা বলবে না মমিন বান্দা অনার্থক কাজ করবে না মমিন বান্দা অনার্থক জিনিস শুনবে না মমিন বান্দা সেই কথাই জবান দিয়ে বলবে যেই কথা বললে সব হয় কি হয় অনেক মানুষ আছে অনার্থক কথা বলে এক জায়গায় বসে দুই তিন ঘন্টা সেই গল্প একবার আল্লাহর নাম নেয় নেয় দুই তিন ঘন্টা গল্প করতে করতে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় যেই গল্পের আঁকা নাই গোড়া নাই উল্টা পাল্টা গল্প করার সময় মমিনের জীবনে মমিন সেই কথা বলবে যেই কথা বললে সব কি হয় কথা কর নাকি জবানের হিসাব দেওয়া লাগবে না তাহলে জবান দিয়ে যে কথাগুলো বের করা লাগবে অনার্থক কথা নয় সেই কথা জবান দিয়ে বের করব যেই কথাগুলো বললে সব হয় আমল নামায় নিকি লেখা হয় এটা হলো মমিন মাদার দুই নাম্বার গুণাবলীর পয়েন্টের আলোচনা করতেছি কষ্ট হচ্ছে আপনাদের কথা কন কষ্ট চেয়ারম্যান সাহেবের কাছে বলা হয় চেয়ারম্যান আপনি তো রাগ করেন না বলে একটা গরিব মহিলা আসছে একটু জাকাতে শাড়ি লঙ্গি নেবে কোথা থেকে আসছেন মহিলা আসছে এই আপনি তো আমার ইউনিয়নের লোক না যেখান থেকে সেখান থেকে আসেন না জানছেন চেয়ারম্যান সাহেব শাড়ি দিচ্ছে আর অমনি আসছে না চাইলেন আর পাইলেন আপনার জন্য আমি কিনে নিয়ে আসছি কথা কনা একটাতে বিদায় কর আর জীবনে আসবেন না যান এইভাবে যদি কিয়ামত পর্যন্ত চেয়ারম্যান সাহেব জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করে সব হবি সব তো দূরের কথা ফেরাস তারা খালি বাদাম নিয়ে দাঁড়িয়ে আছে ফের তুই কবর তাই আ এ চেয়ারমি নাই কথা কন না খায় মানুষকে দিতে হবে দরদ মাখা কণ্ঠে ভালোবেসে দিতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে ভালোবাসা নিয়ে কথা কন আর আপনি মানুষের মতো কুত্তার মতো ব্যবহার কর না কুকুর অত ঘেউ ঘেউ করে না এরকম কিছু লোক আছে না নাই এই দেশে নাই ভারতের কথা এদেশে সবাই আল্লাহর অলি কথা কন ঠিক কিনা তাহলে আমাদের ব্যবহারটা সুন্দর হওয়া দরকার আছে না নাই এই চেয়ারম্যান সাহেব যদি একটা গরিব মানুষকে দান করে গরিব মানুষের জন্য বিলিয়ে দেয় চেয়ারম্যানও সম্মানিত হবে আর যেই গরিবকে দিল ওই গরিব তাহার তাহাজত পরে পরে চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা সমাজে ভালো ভালো কাজ করলে নেতার ব্যানার লাগে না পোস্টার লাগে না কথা পোস্টার লাগে না মরে মরে আপনার ছবি লাগান লাগবে না যদি আপনি ভালোবাসা মানুষের কলিজার সাথে হয় মানুষ কলিজার থেকে তাহাজ্জত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনাকে দোয়া করবে কথা কর না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাও কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তুরাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা জোরে বলুন আল্লাহু আকবার সূরা কাহাফ আয়াত নাম্বার 109 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রে পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কেত কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপ ভাবে আবার সমুদ্রে এনে দিলেও আমি মালিকের কেত কথা প্রশংসা লেখে শেষ করা যাবে না জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়াঙ্গুলের টিপ আল্লাহ পাকো একজন আছে প্রমাণ হইল ঠিক জোরে বলুন মার হাবা লক্ষ কোটি দরদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইগামে জাইলেতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দেয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন সে রাসুলের প্রতি মোহাব্বত নিয়ে পড়েছি দরদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের মাহাপিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে হ্যাঁ? হ্যাঁ, মানুষ দেখে তো এত সালা পাবনার লোকেরা পাগল না না আমি কি পাগল বলছি নিজের জেলার যেভাবে প্রশংসা শুরু করছেন একজন বলে পাবনার মানুষ পাগল না আর একজন বলে পাবনার মানুষ পাগলকে ভালো বানায় আর কিছু বলবেন পাবনার আর কিছু ডাইলক আছে পাবনার পায়েস ভালো ওরে শালা কি জিনিস গো ওই একাই একশো মজিদ পাগল না মাশাল্লাহ ওরেও নিয়ে যান ভালো করেন তবে পাগল হলে আল্লাহর নাম নেয় তাই না অনেকে পাগল হলে তো মুখে ফাইসা কথা বলে এ ভালো পাগল আলহামদুলিল্লাহ বলেন আমি আর ওইদিকে যাই না আপনাদের জেলার কথা নাই বা বলি কারণ পাবনার মানুষ আসলেই ভালো আলহামদুলিল্লাহ বলেন আর ভালো মানুষ না হলে রাত দুইটা পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকতো না কথা কন অনেক জায়গায় এগারোটার পরে লোক খুঁজে পাওয়া যায় না এগারোটা রাত এগারোটার পরে ওয়াশ শোনে না এরকম জেলাতে আমরা গেছি কয় হুজুর রাত এগারোটার মধ্যে শেষ করে দেবেন কেন কয় এগারোটার পরে লোক পাবেন না সেগুলো জায়গা যা আমরা দুটো পর্যন্ত ওয়াজ করে আসছি কথা বোঝেন নাই ওই এগারোটার দিকে বলে থাকে না আর রাত দুটো বাজে দেয় কয় সারেন না করে যান বুঝেন নাই এই জন্য আপনারা যারা এই জায়গায় বসে আছেন আমার বিশ্বাস আমি যতক্ষণ থাকব আপনারা ওঠা বসা করবেন না কারণ এই যে এতগুলো মানুষের মাঝখান থেকে একজন মানুষ উঠে যাওয়া এটা কি ভালো লাগে আর এখানে কোরআনের কথা বলা হবে তো বিদায় কোরআনের মাহফিল থেকে উঠে আপনি কই যাবেন এর চাইতে কি ভালো আয়োজন এ এলাকায় আজকে আছে এটা কিসের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 বললে তোলা লাগবে বোঝা গেছে তাহলে বোঝা যাবে আমার কথায় যদি ওঠেন বসেন সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বোঝা যাবে আজকের যে আলোচনা করা হবে সেটা বাড়িতে গিয়ে আমল করবেন কথাগণ ঠিক কে তো চলুন আলোচনা বেশি ভূমিকায় লম্বা কথা বলা যাবে না যেহেতু গভীর রাত এতক্ষণ আমাদের কথা বলেছেন তারপরে আমার মতো ছোট মানুষ ওয়াজ করা আসলে কঠিন কারণ এত জ্ঞানী মানুষ একজন কথা বলেছেন আপনারা তো টের পান নাই আমরা চিনি আমরা জানি আমরা অনেক কাছে থেকে চিনি কথা কন না বিদায় আমরা জানি আপনারা অনেকে শুনেছেন প্রাণ ভরে আলোচনা শোনেন নাই যে সুন্দর কথা বলেছেন এরপরে দোয়া করা ছাড়া আর কিছুই নাই খালি দোয়া করে দিয়ে যায় যেহেতু আসছি তো এক দেড় ঘন্টা একটু কথা বলে অন্তত আপনাদের সাথে একটা সাক্ষাৎ হোক এই নাকি এরপরে আর এক মাহফিল আসলে ওয়াজ করবেন ইনশা আজকে ওয়াজ না আজকে একটু খালি দোয়া মোনাজাত হবে ওয়াজ হবে তাহলে দেখি আলোচনাও করব ইনশাল্লাহ যদি আপনাদের মন মানসিকতা ভালো থাকে তবে যত জায়গায় আমরা কোরআনে কথা বলতে যাই বলে হজুর বুঝে শুনে কথা বলবেন ওপরের অনেক সাপ অনুমতি হয় না বুঝিনি তো যেই দিকে ওয়াজ করেন হুজুর কোন রাজনীতির ওয়াজ করবেন না আছে না নাই আচ্ছা রাজনীতির কথা বলা কি গুণা রাজনীতির কথা বলা কি হারাম রাজনীতি করাও ইবাদত যেটা আল্লাহ রসুল করে গেছেন কথা বলেন ঠিক কিনা রাজনীতি করাটাও কি ইবাদত যেই কোরআন সন্ন্যার রাজনীতি কোরআন সন্ন্যার পথ যেটা দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন আখিরি পৈগাম্বার এবং সাহাবাইকরাম কথা বলেন ঠিক কিনা সেই রসুল ইবাদত তাহলে ওনারা এই কথা আমাদেরকে কেন বলে আমরা নিজেরাও জানি না কথা কন ঠিক না আজকে বাতিলেরা মাথায় এমনভাবে চেপে বসেছে যে আপনাকে কিছু কথা বলতেই দেবে না মনে হয় আপনার টুটি চেপে ধরেছে কথা কন না কেন রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর হুম বোঝেনি তো এলাকা কা এলাকা কার তোর বাপের এলাকা তোদের তে আমরা কি আমরা কি ভারতে পাকিস্তানে সৌদি আরবে ওর মোশান থেকে মানে পুরো বাংলাদেশ ওর বাবা তেজন্য কোন হুমকি ধুমকি দিয়া কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা যতই সাপ থাক আপনার সাপ তো খনিকের আর সাড়ে চোদ্দ শত বছর আগে সাপ দিয়েই দুনিয়ায় পাঠাইছে আমার আল্লাহ বলেন কুমথুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কথা বলেছেন কে আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পন্ন বানাইলাম সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত বানাইছি নাম্বার ওয়ান বানাইছি কাজ করা লাগবে দুইটা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো কথা বলেন ঠিক কিনা আজকে সৎ কাজের দিকে মানুষকে ডাকতে গেলে বিপদ আছে না নয় আজকে সমাজের বুকে অসৎ কাজ বন্ধ করতে গেলে বিপদ আছে না নাই এই জন্য দুনিয়ার চাপ আমরা সহ্য করতে পারবো আল্লাহর আখেরাতের চাপ আমরা সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক কিনা বিদায় হুমকি ধুমকি দেখা এখনো লাভ নাই তবে পরিষ্কার একটা কথা আমি বলতে চাই আমি রাজনীতিক কোনো দলের বক্তা না আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না I will nots any political word because I am not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 দুর্নীতিবাজ হারাম খোর ওই হারাম খোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে আমাদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার যে নারীগুলো ব্যাপারটায় চলাফেরা করে বুকে অন্য পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটতে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম দেহায় বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা আজকের মা বোনদের চরিত্র এত নিচে নেমে গেছে যে প্রকাশ্যে সিগারেট পর্যন্ত টানে আগে দিচ্ছিল গুল এখন সিগারেট খায় কথা কর না কে মিথ্যা কথা বানোয়াট কথা ভুল কিছু বাস্তব কথা বলা গোলাম রব্বানির কাজ সব সময় বাস্তবতা তুলে ধরি সত্যটাকে তুলে ধরি কথা কন না খেয়া অপেক্ষায় থাকেন রাত দুইটায় দেখা হবে একই ছেলে নেই কথা কন না খেয়া খালি অপেক্ষায় থাকেন একটু আলোচনা শুরু করি বোঝা যাবে হেনে পড়ে ইনশা কষ্ট হয় মন খারাপ তাহলে হক কথা সবার পেটে হজম হ হজম হয় আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না হজম হয় না ওরাই তখন আলে বলে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করতে কথা বলেন ঠিক কেনা এই জন্য আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথি এমপি সাহেবের মতো হবে না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 করা যাবে একজন মুমিন কেবল মাত্র একজন মালিকেরই গোলামি করবে তিনি কে মমিনের মালিক অনেকগুলো হয় না মমিনের মালিক কয়জন হ্যাঁ আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইনশা আমি এইবার আমার আলোচনা শুরু করে দিই জায়াতগুলো তিলাবত করছি একটু বুঝাই এ সোনার টুকরা যুবক বাইরা আমি কি তোমাদের কম ভালোবাসি আমি যে কতটা ভালোবাসি হৃদয়টা চিরে তোমাদের দেখাতে পারবো না তোমাদের জন্যই আমার যত আয়োজন কথা কন না কে কারণ যুবকদেরকে ইসলামের দিকে বেশি করে ডাকতে হবে মুরব্বী চাষা খালি দোয়ার জেনে লাগবে এই চাষা মিছিল করতে পারবি মিটিং করতে পারবে রাজপথে দৌড়াতে পারবে বাতিলের সামনে লড়াই করতে পারবে এনারা থাকবে খালি বাড়ির থেকে দোয়া করবে কথা কর না কেন তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমিও যুবক তোমরাও যুবক যুবকদেরকেই সামনের দিকে টানতে হবে কারণ এই যুবকেরা আগামীর বাংলাদেশ কথা বলে ঠিক কেনা এই যুবকেরাই পারে এদেশ থেকে মন্দকে দূর করতে কথা বলেন ঠিক কেনা এই যুবকেরাই পারে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে কথা বলেন ঠিক কেনা এই জন্য যুবকদেরকে সঙ্গে আমরা সামনে এগিয়ে যেতে চাই জন্য আমার বক্তব্য তোমাদের জন্য আলাদা ভিআইপি ভাবে কিছু থাকবে ইনশা ওঠা বসা করা যাবে না টাইম থাকবে তিনটা পর্যন্ত কয়টা তিনটা না এত আবেগ দেখাই না আগে তিনটা পর্যন্ত অবস্থা দেখি তারপরে যদি মনে চাই দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ চলবে আচ্ছা চলুন যেহেতু কোরআনের মাদ্রাসা কিসের মাদ্রাসা আমি চাই কোরআন থেকে কিছু কথা বলতে আমার বড় ভাই বলেছেন আমি একটু বলতে চাই তবে ওনার বলাটা একরকম আমার বলাটা আর রকম কারণ উনি গেরি মানুষ আমি এই জায়গায় অনেক প্রশংসা শুনলাম যে হুজুর এত সুন্দর ওয়াজ করে সিহারা দেখে আর প্রথম ওয়াজ শুরু করা দেখে মনে হচ্ছে যে কি হবে পরে যে দেখি হুজুর আল্লাহ একবার কোন কায়দায় যে মার দিছে হুজুর কথা কর না খেয়ে এই জন্য চোখ কান খোলা রাখবেন ওয়াজ শুনতে হলে কিছু ওয়াজ হবে প্যান্ডেলে কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে এমন জায়গায় ঘা এমন জায়গায় ঘা ভাসুর হচ্ছে ডাক্তার দেখানের কোন উপায় নাই কথা বোঝেন নে চোখ কান খোলা রেখে আলোচনা শোনা লাগবে আল্লাহ তৌফিক দান করুক জোরে কন আমি ডাইরেক্ট কথা বলবো পবিত্র কোরআন দিন তো আর নতুন নতুন ওয়াজ করা যায় না যায় তো এই জন্য কথা বলবো তবে ওগুলো হলো দশ মিনিট পাঁচ মিনিট তিরিশ মিনিটের কাটিং আর আজকের আলোচনা হবে আটকে ধরবে না বিদে একবারে লাইভ আলোচনা চলবে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সুরা আল মিনুন কি নাম আল্লাহর প্রিয় বান্দা মমিনদের জন্য আল্লাহ পাক সুরাল মিনুন নাজিল করেছেন সম্মানিত ভাইয়ারা আমার পবিত্র কুরানুল করিমের তেইশ নম্বর সুরা সুরাল মিনুন মোট আয়াত আছে একশো আঠারো কয়টা রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের জীবনের দুইটি পর্ব একটা মাক্কি আর একটা হলো মাদানি হিজরতের পূর্বে যেই সুরাগুলো নাজির হয়েছে এই সুরাগুলোকে মাক্কি সুরা বলা হয় আর হেজরতের পরে যেই সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাদানি সুরা বলা হয় বাজান আমার দিলের কানটা লাগায় শুনবেন তাহলে আপনাদের সামনে কথা বলতে চাই সুরা আল মিনুন থেকে কোন সুরা কথা বলেন সুরা আল মিনুন মোট আয়াত একশো আঠারো রুকু আছে ছয়টি কোরআনুল করিমের কয় নাম্বার সুরা তেইশ নাম্বার সুরা আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা কষ্ট হবে আপনাদের একটু বইলে কয়া নেওয়া ভালো কারণ কি জানেন এক বক্তা ওয়াজ করছে সুরা ইউসুফের তাফসির করছে চোদ্দ দিন ভোলা জেলায় তো এক বেচারা এরকম মাহফিল শেষে এরকম মঞ্চের খুঁটি ধরে আর যায় না বক্তা বলতেছে বাবারে চোদ্দ দিন ওর শুনাইলাম মন ভরে নাই হুজুর সব ওর শুনছি ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে যে আপনি ইউসুফের পাশাপাশি জোলেখার নাম নিয়েছেন আমি এখনো বুঝিনি এই জোলেখা লেডিস না জন্ডিস মেয়ে না পুরুষ কথা বোঝেন নাই তো এরকম শুনলে হবে না কি হয়েছে গতকালকে রংপুর থেকে বক্তার ছিল গাইবন্ধা থেকে বক্তার ছিল কি ওয়াজ করেছে কই সেই ওয়াজ কি ওয়াজ আরে ফাটাফাটি ওয়াজ আরে সেই ওয়াজ কি ওয়াজ কইটা তো মনে নাই তাহলে আমার শ্রদ্ধীয় ওস্তাদ সমতুল্য বড় ভাই তিনি আলোচনা করছেন কোন সুরা থেকে সুরে জিলজাল আমি আলোচনা করতেছি সুরা আল মিনুন মুখস্থ থাকা লাগবে এর আগের বক্তারা কি ওয়াজ করছেন সেগুলো আপনাদের মনে আছে কথা কন না কে এজন্য ওয়াজ যে আয়াত তিলাওয়াত করা লাগবে ওই আয়াতের উপরে আলোচনা করা লাগবে কথা কন না কে আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে আলোচনা করা হয় সুরে এখলাস শুরুতে তিলাওয়াত করছে খুবই ভালো উলহু আল্লাহু আহাদ হে নবী বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় কথা কন না কেন আল্লাহ কয়জন এ নবী কোন নবী নবী মোহাম্মদ মোহাম্মদ কে ফাতেমার বাবা ফাতেমা কে হাসান হুসাইনের মা এইবার আমি আপনাদের কারবালা রস শোনাবো একবারে কান ধরে আড়াই ঘন্টা টান কথা কন না তাহলে চিন্তা করেন সুরে ইখলাস মানে সৃষ্টিকর্তার পরিচয় আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করবে কথা কন না কে সুরা এখলাস হলো আল্লাহকে সেনার কুষ্টি পাথর কথা কন না কে জালেম বেঈমান নাস্তিকেরা সমালোচনা করে সুরে এখলাস বলে ওদের সমালোচনা বন্ধ হয়ে যাবে কথা কন ঠিক কিনা এত সুন্দর সুরা তিলাওয়াত করে ওয়াজ করে কারবালার এই জন্য আমি চাই যেই সুরা তিলাবত করেছি সেখান থেকে আলোচনা করতে ভালো লাগে লাগুক না লাগে না লাগুক মন খারাপ চলুন আলোচনা শুরু করা যাক কষ্ট হবে আপনাদের তাহলে জবান শ্রেণী সবাই একটু তিলাবত করেন বিসমিল্লাহির রাহমানির রহিম বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণামসীম দল আল্লাহর নামে শুরু করছি সুরা আল মিনুন আল্লাহ পাক ধরে আদরের বান্দা মমিনদের জন্য সুরাল মমিনুন নাজিল করলেন যারা পৃথিবীতে অবিশ্বাসী বান্দা কাফের তাদের জন্য আল্লাহ পাক সুরা কাফির নাজিল করছেন কুল আইয়ুহাল কাফিরু যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করলেন কাফের চেনা সহজ মমিন চেনা সহজ কিন্তু দুই ধার্মে থাকে দুই নৌকায় পা দিয়ে চলে বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ স্বভাব এদের নাম হলো জরে জোরে এদের নাম হল মোনাফিক তাদের জন্য আল্লাহ পাক সূরা মোনাফিকুন করেছেন মমিন সিনা সহজ কাফির সিনা সহজ কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন মোনাফিকদের স্বভাব হলো দিনের বেলায় বলে ইসলামের পক্ষে আসি আলেমার পক্ষে আসি দিনের পক্ষে আসি ইসলাম শান্তির ধর্ম মুখে কত মিষ্টি কথা অন্তরে নিম পাতার মতো তিতা কথা কন্যাকা দিনের বেলায় বলে ইসলামের পক্ষে আসি রাতের বেলায় ইসলাম নামের গাছের গোড়া কাটার ষড়যন্ত্র করে ওদের মুখে একটা অন্তরে আর একটা ওদের লেবাস সুরত চেহারা অন্য অন্যরকম মনে হইলেও কিন্তু ওরা মানুষ কিন্তু আলাদা কিন্তু কথা কে বাজান এজন্য মোনাফিক সেনা বড় কঠিন কাফের ইহুদি বৌদ্ধ খ্রিস্টান এদের দ্বারা ইসলামের যতটা ক্ষতি না হয় তার চাইতে বেশি ক্ষতি হয় এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা এজন্য মোনাফিক চেনা বড় কঠিন মোনাফিকারে নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজের হাতে হত্যা করে নিজে মাদার করে সকালবেলা ফুলের মালা নিয়ে যায় শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল এত ভালো ছিল তে মারলি কেন কথা কন না গে আর কিছু ক্লিয়ার করা লাগবে হালকা করে বুঝবেন বেশি বোঝা হবে হ্যাঁ বেশি বুঝলে মাথা একবারে পাগল হয়ে যাবে হালকা করে বোঝেন তাহলে মোনাফিকদের সভা বুঝেছেন তো কথা কন না কঠিন স্বভাব ওদের ওদের সিনেমারও কঠিন ওরা সকালবেলা বলবে কোরআনের মাহফিল চলুক সন্ধ্যাবেলায় বলে হবে না কবরে যাও আল্লাহটিকে বলবে আমার জমিন আমার দিনের কথা বন্ধ করেছ মা বিলে হান্ড্রেড ফোরটি বোর জারি করেছো আলেমদের ঢুকতে দাও নাই আমার দিনের কথা জমিনে চলতে দাও নাই দুনিয়াতে যা একটু ক্ষমতা পাইছো দলীয় পদ পাইছো একটু ছোটখাটো চাকরি পাইছো পোশাকের গরম আমার দুনিয়াতে দেখাই আসছো কতক্ষণ তুমি জানো না আমি আল্লাহ বলেছি খুলি কলিং সানা দইফা আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি আমার জমিনে থাইকাওয়ালা তামশিফিল আরদি মারাহা জমিনে দাম্ভিকতা করো না অহংকার করো না কেন অহংকার করবা আমি আল্লাহ বলে দিলাম মিনহা খোলাক নাকুম অফিহা নুইদুকুম ও নুখরিজুকুম তারাতান খরা এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো এখান থেকে পুনরায় আমি আল্লাহ জীবিত করব এই মাটির মানুষ যেই মাটির উপর পেশাব পায়খানা করি কিসের তো অহংকার কথা গুণাগার এক ফোটা নাপাক পানির থেকে আল্লাহ তোমার সৃষ্টি করেছে যে নাপাক পানি শরীর থেকে পড়ে গেলে গোসল ফরজ হয় সেখান থেকে আল্লাহ তোমার সৃষ্টি করছে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার গরম তোমার মতো কত ক্ষমতাদার ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়ে সম্মান দিয়েছে আমার ক্ষমতা দিয়া জুতার বাড়ি দিয়া দুনিয়ার থেকে বিদায় করছে কিসের গরম হায় হায় একটা ছোটখাটো পাতি নেতার গরম এলাকা থাকা যায় না সাতটা গরম সাইকেল কেনার টাকা না এখন পালসার নিয়ে ঘরে ওই যে বোঝেন না ইয়াবা বেচা টাকা ফেন্সি ডিল বেচা টাকা ওই টাকা পাইয়া হায় হায় দেখেন মাঝে মাঝে খাইবো আবার ইয়াবা ফেন্সি ডিল গাঞ্জা মদ খায় কয় ভাইজান সাইড দেন গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবি না একটু বেশি পরিমাণে খাইছি এরকম ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা খর মদ খর পাতি নেতা আছে না নয় এরাই গরম দেখে তুই আমাকে চিনিস আমি মুখ নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করছি তার স্বামী কি গরম কি গরম আরে ভাই এত গরম দেখান আল্লাহ যদি তিনবার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয় দাঁড়িয়ে থাকবার পারবো না পাবনা সদর হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে সকালবেলা স্ত্রী পেরে গেছে আব্দুল সাত্তারে বাপ শরীরের কি অবস্থা কয় মা তুই দোয়া কর বড় ছেলে পেরে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না আল্লাহ যদি পাতলা পায়খানা আর বমি দেয় রে তাহলে তুই বউ ছেলকছি না টাইম দিবি না কথা কন ঠিক কিনা কিসের গরম কিসের গরম দেখান ঠান্ডা হন এখনো সময় আছে কথা কন ঠিক কিনা রাগ করেছেন আপনারা মন খারাপ করেছেন মনে হয় চলুন আলোচনা শুরু করা যাক আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তার আদরের বান্দা প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন রব্বুল আলামিন মুমিনদের জন্য আলোচনা করেছেন এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আছে না নাই শানে নজুল জানার দরকার আছে না নাই হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মৌমাছির বন বানাবার শুনলাম বন বানাবার শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করেন হজরত তোমার ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না জাসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে নবীজি কুরআনুল কারীম রিসিভ করানে বিজি রয়েছেন নবীজি ব্যস্ত রয়েছেন হযরত ওমর ডেকে বলেন আমি তাকা থাকলাম তাহলে মৌমাছির বন বন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজির হয় দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মেলে টন টন আওয়াজ হয় এরকম শব্দ হইলে কোরআনুল কারিম নাজির হয় নবীজি ঘোড়ার ওপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারিম নাজির হয় ওহির এত ভার এত ওজন এত ওয়াইট ছিল বাজার ওহির বারে ঘোড়ার পাগুলো বালুর সঙ্গে ডেবে যেত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যখন রসুলের ওপরে কোরআনুল কারীম নাজিল হইতো উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত আম্মাজ রায় এসে বলেন আমি শীতে কাঁপি ওই সময়ে যখন নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হয়তো শীতের কনকনে ঠান্ডা রজনীতেও নবীজির শরীর মোবারক দিয়ে টপ টপ করে ঘাম ঝরত আল্লাহ এই কোরআনুল করিম রিসিভ করা তেইশটি বছরে নবীজির জন্য কত কষ্টসাধ্য ব্যাপার ছিল ও পাবনার আতাই কোলার মুসলমানেরা দিলের কানটা লাগায় শুনে যান নবীর মোহাব্বত যদি কলিজার মধ্যে থাকে থাকে একজন সাহাবির উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন ওই সময় নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হওয়া শুরু হয়ে গেল সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হলো পাহাড় আমার উরুর উপরে তুলে দেওয়া হয়েছে আমার রানটা মনে হয় ফেটে যাবে তাহলে চিন্তা করেন জীবনের প্রথম প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজি শরীর মোবারকে জ্বর চলে আসলো তাহলে ওহি রিসিভ করা নবীর জন্য অনেক কষ্ট সাধ্য ব্যাপার ছিল কথা বলেন ঠিক কিনা তেইশটা বছরে লাফু মাহফুজ থেকে আল্লাহ পাক কুরআনুল করিম নাজিল করছেন এমদাদি দিয়ে কাগজের মতো ছাপায় দিছে কোরআনের মর্যাদা বুঝতে পারলাম না কথা কন এই কোরআনের কত দাম কত দাম বোঝা গেল না এমন মুসলমান এই জায়গায় বসে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে বলতে পারি এমন মুসলমান এই জায়গায় বসে আছে যে জীবনে কোনোদিন আল্লাহর এই কোরআনটা খুলেও দেখে নাই আছে না ওই হয়ে বলে মুসলমান ওইটা মুসলমান লাইলি মজদুর কাছে সিটি লেগেছে অনেকগুলো সিটি লিখছে মজদুর জীবনে কোনো দিন ওই সিটি পুরেই দেখে না তাহলে কি এদের দুইজনের প্রেম হবে কথা কর না কেন এ যুবকে আওয়াজ দাও না কেন বুড়ের মতো কি ঠান্ডা লাগে কারণ লাইলি মজদুর কাছে কি আবেগ নে সিটিটা লিখেছে তার পড়া দরকার লাইলি লিখেছে প্রিয়তম আমার তোমার দিকে তাকাইলে ভুলে যায় আমি পৃথিবী তোমার চোখ দুটো অনেক সুন্দর তোমার ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো তোমাকে দেখলে আমি ভুলে যাই দিন দুনিয়া ও মজনু তুই কি আমার হবি রে কথা কর করে কি কায়দায় সিটি লিখেছে লাইলি মজনু যদি পরে প্রেমে না পড়ে উপায় আছে কথা কন্যা খা তাহলে লাইলির প্রেম লাইলির আবেগ লাইলির ভালোবাসা বুঝতে হলে মজনুকে কার সিটি পড়া লাগবে কথা কন না আপনাকে আমাকে যে মহান মালিক আল্লাহ পাক সোবাহানা তালা কোরআনুল করিমের মেসেজ সংবিধান চিঠিটা লিখে পাঠাইছেন আসমান থেকে আল্লাহর কোরআন দিন ইসলাম বুঝতে হলে আল্লাহর পাঠানো চিঠিটাকে না পড়া পর্যন্ত বুঝতে পারবেন না ইসলাম ধর্ম কতটা সুন্দর ইসলাম ধর্ম কতটা শান্তি ধর্ম এ কোরআনের মধু এ কোরআনের সাথে যদি একটা দিলের কালেকশন না হয় ইসলামের প্রতি দরদ ভালোবাসা আসতে পারে না রে কপাল পরা কথা কন এই জন্য আল্লাহর পাঠানো সিটিটা পড়তে হবে আল্লাহর প্রেমিক বান্দা হয়ে কথা কন তাহলে আল্লাহর প্রতি আপনার প্রেম দরদ ভালোবাসা কমবে না বাড়বে এই জন্য প্রথমে কোরআনকে পড়তে হবে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো রাগ যদি না করেন বলবো সুরাল মিনুন নিয়ে আলোচনা করব। ভারতের একটা ঘটনা আজ থেকে কয়েক বছর আগের কথা একটা বস্তি এলাকার মধ্যে মাত্র কয়েকজন মুসলমান বসবাস করতেন তাই এই মুসলমানের মধ্য থেকে একজন বৃদ্ধ মুসলমান মারা গেছে কিন্তু ওই এলাকায় ওই মুসলমানকে দাফন করার মতো কোনো মানুষ ছিল না সবাই চিন্তায় পড়ে গেল এলাকায় কোনো আলেম ছিল না হাফিজ ছিল না কারি ছিল না চিন্তায় পড়ে গেল কেমনে কি করা যায় কেমনে লাশটাকে দাফন করা হবে সবাই চিন্তায় পড়ে গেল চতুর্দিকে হুজুর আর আলেম খোঁজা শুরু হয়ে গেল আজকে বাংলাদেশে আলেম ওলামা বেশি হয়ে গেছে এজন্য আজকে আলেম ওলামা দেখতে পারে না তারা বলে আমরা জানা জানাজা নিজেই পড়াবো কথা কন না কে বেশি ক্লিয়ার বলার দরকার নেই হালকা করে টাচ মারলে বুঝবেন যে কোন সংবাদের শিরোনাম ব্রেকিং নিউজ টাটকা আপডেট খবর গোলাম রব্বানি দিচ্ছে হালকা একটু টাচ মারলে বোঝালেন বোঝেন নাই বেশি ক্লিয়ার করা যাচ্ছে না রে ভাই দিলের কানটা লাগায় শোনেন সবাই চিন্তায় পড়ে গেল এই লোকটা মারা গেছে কে দাপন করবে কে জানাজার নামাজের ইমামতি করবে সবাই টেনশনে পড়ে গেল সবার চিন্তা হয়ে গেল কেমনি কি করা যায় কেমনি কি করা যায় চতুর্দিকে খুঁজা কোনো আলেম পাওয়া গেল না সবাই চিন্তা করে যেহেতু লোকটা মারা গেছে আমরা গোসলের নিয়ম কানুনও জানি না যেইভাবে হোক গোসলটা করা যায় তাছাড়া দুই তিন দিন অতিবাহিত হয়ে গেল লাশটা যদি পচে যায় গোসল দিতেও কষ্ট হবে সেই কথা চিন্তা করে রাত্রিবেলায় গোসল সারা হয়ে গেল পরের দিন সকালবেলা লোকগুলো চিন্তা করলো ওই রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকবো রাস্তার পাশে আমাদের কবরস্থান ওই ভারতের বস্তি এলাকার মুসলমানেরা লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেন দুপুর বেলা রাত পর্যন্ত কোনো মানুষ দেখা গেল না দুপুর পরে তাকায় দেখা যায় একটা মানুষ লম্বা জামার মাথায় টুপি পরে রওনা করছে আসার সঙ্গে সঙ্গে বলে ভাই আল্লাহ আপনাকে আমাদের উপকারের জন্য হয়তো বা পাঠাইছে গো আপনার সিহারা সুরত দেখে মনে হয় আপনি বড় আলেম এলাকায় আমাদের মানুষ মারা গেছে মুসলমান মারা গেছে কেমনে জানাজা দেওয়া লাগে কেমনে কবরে রাখা লাগে আমরা কেউ কিছু জানি না আপনাকে দেখে মনে হয় আপনি শিক্ষিত মানুষ আলেম মানুষ আপনি একটা ব্যবস্থা করেন ওই লম্বা টুপি আর জুব্বালা মানুষ ডেকে বলে আমি আসলে হুজুর না আমি এই দেশের একজন প্রশাসনের লোক ডেকে বলে শোনেন যেভাবে হোক আপনি মনে হয় জ্ঞানী মানুষ আমরা জীবনে কোনোদিন জানাজা দেই নাই ইমামতি করি নাই নামাজ পড়ি নাই কেমনে কবরে রাখা লাগে তাও জানি না আপনি আল্লাহর হস্তে একটু আমাদের এই উপকারটা করেন তাছাড়া লাস্ট আমরা বড় বেকায়দায় পড়ছি সকলের অনুরোধ পাইয়া আল্লাহর বান্দা পুলিশ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন জানাজার নামাজ পড়ায় লোকজন বলে আপনি কবরে নামেন সকলের অনুরোধে লোকটি কবরে নামলেন মৃত ব্যক্তির লাশটা কবরে রাইকা বাঁশ বিছাইয়া দিয়া মাটি দিয়া কবরে রাইকা চলে গেল প্রশাসনের লোকটা থানায় যায়া নিজের পকেটের মধ্যে হাত দিয়ে দেখে জরুরি পেপার্স জরুরি কাগজ হারিয়ে ফেলেছেন আর দেরি করলেন না মনে করলেন হয়তো বা কোথায় যেন পড়ে গেছে ওই চাকরি বাঁচাইতে হলে কাগজগুলোর দরকার আছে পেপার্সগুলোর দরকার আছে এই চেতা চিন্তা কইরা আল্লাহর বান্দা চলে আসলেন আয়সা কবর পর্যন্ত খুঁজলেন পাইলেন না এইবার লোকজনকে ডেকে বলে শোনো তোমাদের অনুরোধে লাশটাকে কবরে রাখতে গিয়ে আমার বিশ্বাস আমার মন ডেকে বলি হয়তোবা কবরের মধ্যে আমার এই জরুরি কাগজটা পড়ে গেছে আসো আসো তোমরা সবাই মিলে চলো মাত্র এক দেড় ঘন্টা আগে কবর দিয়েছি তেমন কিছু হয় না এখনো লাশ পচে নাই গলে নাই কিচ্ছু হয় নাই চলো মাটিগুলো টান দিয়া আমার বিপদ থেকে আমাকে বাঁচাও তোমাদের উপকার করছে আসে আমি বিপদে পড়ছি ভারতের মুসলমানেরা ডেকে বলে এই মুহূর্তে কবর দেওয়া হলো খনন করা কি জায়েজ আছে বলে জায়েজ আছে তোমরা চলো এইবার সবাই মিলে চলে গেলেন এইবার কবরের মাটিগুলো টান দিলেন দেওয়ার পরে একটা ভাত যখন তুলেছে সবাই তাকায় দেখে যেই কবরটা এক দেড় ঘন্টার আগে মাটির কবর ছিল ওইটার মাটির কবর নাই কে বা কারা যেন কিছুক্ষণ পড়বে এত সুন্দর ফুল দিয়ে এত সুন্দর জান্নাতের ডেকোরেশন করায় দিয়েছে গ পুরো কবরটা ফুল দিয়া সাজানো হয়েছে আহান আল্লাহ কবরের একটা দুইটা খারাল তোলা হয়ে গেল এত সুন্দর কবরের ভিতরে আলো আলোকিত হয়ে গেছে কবর এত সুন্দর ফুল যা দুনিয়ার কোনো চোখ কল্পনা করতে পারে না কবরটা চিকচিক করে কবরটা আলোকিত হয়ে গেছে কবরের এক কোনার মধ্যে কাগজটা দেখা যায় কাগজটা টেনে তুললেন আর চোখের পানি যে সরাবাই অবাক হয় আর কান্না করে এ কেমন ভাগ্যবান মানুষ কবরে গেছে গ যার এক দেড় ঘন্টা আগে মাটির কবরে রাখলাম এক দেড় ঘন্টা পরে কবরে কে এত সুন্দর ফুলের বাগান বানাইলো কে এত সুন্দর করে সাজাইলো কোন মালিক এত সুন্দর করে সাজায় দিয়েছে সবাই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর পুলিশ অফিসার ডেকে বলে এই ব্যক্তির দুনিয়াতে কে বেঁচে আসে আমি জানতে চাই দুনিয়ার জীবনে কি এমন ভালো কাজ করে গেছে কি এমন ভালো আমল করে গেছে যার বদলেতে আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে ফুলের বাগান দিয়ে সাজাইছে আমি জানতে চাই না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না এই কথা বলে কবর সবাই ঢাইকা দিলেন ও আল্লাহর বান্দারা দিলের কান্তা লাগায় শোনেন পুলিশ অফিসার এইবার ডেকে বলে এই ব্যক্তি জীবনে কি আমল করেছে না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না তোমরা আমাকে সঙ্গে নিয়ে চলো এই কথা শোনার পর বলে ঠিক আছে ওনার বাড়িতে ওনার বাবার একমাত্র কন্যার সন্তান আছে তাছাড়া দুনিয়াতে আর কেউ নাই ওনার স্ত্রী অনেক আগেই মারা গেছে তিনিও মারা গেলেন এখন একমাত্র তার বাবা মা হারানো এতিম মেয়েটা আছে বলে চলো ওই মেয়ের কাছে আমি জানতে চাই তার বাবা জীবন দশায় কেমন ভালো আমল করে গেছে কেমন ভালো কাজ করে গেছে যার কারণে আল্লাহ পাক তার কবরে জান্নাতের বাগান বানায় দিয়েছে ও আতাই কোলার মুসলমান আপনারা কি সে আমলের কথা জানতে চান কারা কারা শুনতেছেন দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর